আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটি ইউটিউব অ্যাড ক্যাম্পেইন রান করতে হয় আমরা গুগলের মাধ্যমে আমরা আজকে কি ইউটিউবের জন্য একটি অ্যাড ক্যাম্পেইন রান করব তো এর জন্য আমাদের ফার্স্ট টাইমে আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টে যেতে হবে যদি এখানে যদি না আসতে পারেন সরাসরি আপনারা এখানে ক্লিক করবেন ads ads dot Google dot com এটা লিখে সার্চ করলেই আমি যে জায়গায় আছি এই জায়গায় আসতে পারবেন আর এটা কিভাবে অ্যাকাউন্ট করতে হয় আমরা দেখাইছি ইতিমধ্যেই সবারই তো অ্যাকাউন্ট আছে তাই না হাসিবুর শ্রাবণ ওকে ঠিক আছে যেহেতু আছে তাহলে আমাদের আর অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন নাই তারপরে আমরা কিছু জিনিস বলছিলাম যে কিছু কিওয়ার্ডের নাম বলছিলাম phrase match keyword exact keyword এগুলো কি সম্পর্কে আইডিয়া এখনও আছে ওকে ভিডিওটা দেখে নিও তাহলে আর কোনো সমস্যা হবে না আজকের ক্লাস হচ্ছে আমাদের ইউটিউবের ভিডিও প্রমোশন করব। মানে গুগলের মাধ্যমে আমরা আমাদের ভিডিও প্রচার করব ইউটিউব ভিডিও অ্যাড ক্যাম্পেইন যেটা বলে থাকে ঠিক আছে এর জন্য আমাদের প্রথমে কিছু জিনিসের প্রয়োজন হবে কাজটা করতে গেলে আমি কয়েকটা জিনিস আমি ই করি লেখি যে যখন তুমি এই কাজটা শুরু করবা ফার্স্ট টাইম তখন বাইরের কাছ থেকে এই জিনিসগুলো নিতে হবে ফার্স্ট টাইম নিতে হবে হচ্ছে এক নম্বরে নিতে হবে ইউটিউব ভিডিও লিঙ্ক লিঙ্ক দুই নম্বরে নিতে হবে ওকে হাসিপুর মনে হয় আসছে দুই নম্বরে নিতে হবে ওয়েবসাইট লিঙ্ক ওয়েবসাইট লিঙ্ক তিন নম্বরে নিতে হবে টার্গেটেড সমস্যা targeted targeted location targeted location চার নাম্বারে নিতে হবে ডেলি বাজেট যাই না নিতে হবে এটা বলে নিলে হবে ডেলি বাজেট ওকে পাঁচ নাম্বারে নিতে হবে কিওয়ার্ড কিওয়ার্ড আর ছয় নাম্বারে নিতে হবে হচ্ছে গুগল সবগুলো বড় হাতের হয়ে যায় কেন বুঝলাম না কিবোর্ডে সমস্যা করতেছে গুগল অ্যাড পার্ক অ্যাডওয়ার্ক অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাক্সেস আমি একটু সিরিয়ালটা করে দেই যাতে বুঝতে যেন সুবিধা হয় ও oh শিট এই ছয়টা জিনিস হইলে আমরা মোটামুটি ইউটিউবের প্রমোশনের বা ইউটিউব ভিডিও অ্যাড ক্যাম্পেইনের কাজটা আমরা করতে পারবো তাহলে আমাদের আর কোনো কিছুর প্রয়োজন হবে না এই কয়টা জিনিস যখন তোমরা কাজ পাবা যখন তোমরা কাজ পাবা তখন বায়ারের সাথে কথা বলার সময় এই জিনিসগুলো নিয়ে রাখবা এই অ্যাড ক্যাম্পেইন রান করতে গেলে এই ছয়টা জিনিসের প্রয়োজন হবে তাহলেই এক ক্যাম্পিটা রান করতে পারবা যেহেতু এই এগুলা কিছু জিনিস জেনে নেওয়ার কিছু জিনিস আর কিছুগুলো গুগল ডক ডক ফাইলে দিলেই হয়ে যাবে যেমন কিওয়ার্ড গুগল ডক ফাইলে দিলে হবে আর লোকেশন বললেই হবে আর ভিডিও ইউআরএলটা দিলেই হবে আর ম্যানেজার অ্যাক্সেস তো এটা জিমেলেই দিবে এটা আমাদের বইলা দিতে হবে বায়ারকে তো এই কয়টা জিনিস হলে আমরা কাজটা শুরু করতে পারি যেহেতু আমাদের এখানে সাইন আপ কীভাবে করতে হয় এগুলো দেখাইছি আমি আর এটা বারে বারে দেখাচ্ছি না আমি চলে যাচ্ছি ডাইরেক্ট আমাদের অ্যাড অ্যাকাউন্টে এটা হচ্ছে আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে আমরা মূলত অ্যাড ক্যাম্পিনটা রান করব। এখানে দেখেন সুন্দর করে লেখা আছে নিউ অ্যাড ক্যাম্পিন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে অনেক ধরনের অ্যাড ক্যাম্পিন আছে এই সম্পর্কে আমি মোটামুটি কথা বলছি আমাদের ফার্স্ট টাইমে যেতে হবে ইউটিউব ভিডিও অ্যাড ক্যাম্পেনের জন্য আমাদের এই সিলেক্টটা যেমন ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিস এই মানে এই অপশনটা সিলেক্ট করে আমাদেরকে অ্যাড ক্যাম্পেইনটা রান করতে হবে আপনারা ফার্স্ট টাইম এখানে আসবেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনটা এখানে সিলেক্ট করবেন করার পরে নিচের দিকে আসবেন এটা হচ্ছে ডিসপ্লে এটা হচ্ছে ডিসপ্লে এটা হচ্ছে ভিডিও এবার আসি এই দুইটার মধ্যে পার্থক্যটা কি এটা হচ্ছে ইউটিউবের যে বিভিন্ন ধরনের ডিসপ্লে নেটওয়ার্ক আছে সেইগুলো জায়গাতে মূলত আপনার একটা শো হবে বা ইউটিউবের যে বিভিন্ন পার্টনার প্রোগ্রাম আছে হতে পারে কোনো একটা ওয়েবসাইটের ভিতরে ইউটিউবের পার্টনার প্রোগ্রাম করা আছে মানে গুগলের সাথে সম গুগলের অ্যাড গুগল অ্যাডসেন দেওয়া আছে কোনো ওয়েবসাইটে ওইখানে দেখবেন যে বিজ্ঞাপনের মতো শো হতে পারে আপনার ভিডিও তো এটা হচ্ছে ডিসপ্লে মানে ইউটিউবের যত পার্টনার প্রোগ্রাম আছে সবগুলো ডিসপ্লে নেটওয়ার্কগুলোতে শো করবে আর এটা হচ্ছে ভিডিও এটা মূলত ভিউ বাড়ানো এবং রিচ বাড়ানোর জন্য আমাদের দরকার পড়বে তাহলে আমরা যখন আমাদের কোনো ভিডিও মার্কেটিং করব বা ইউটিউব চ্যানেল প্রচার করব আমাদের সাবস্ক্রাইবার হতে পারে হতে পারে ভিউয়ের জন্য বা তার চ্যানেলের গ্রোথ বাড়ানোর জন্য তখন আসলে আমাদের এটা দিয়েই অ্যাড ক্যাম্পেইনটা রান করতে হবে এখানে দেখেন বলেই দিছে reach viewers on YouTube and get the conversations okay আমাদের আমরা যেহেতু ইউটিউবের ভিডিও অ্যাড ক্যাম্পেইন রান করব ফার্স্ট টাইমে এখানে ক্লিক করবেন সেকেন্ড টাইমে ভিডিও অ্যাড ক্যাম্পেইনটা ক্লিক করে নিচের দিকে আসবেন দেখেন আমি যখন এই দুইটা সিলেক্ট করছি আমি নিচের দিকে চলে আসছি এবার আসি ভিডিও রিস ক্যাম্পেইন আর হচ্ছে অ্যাড সিকোয়েন্স আমাদের অ্যাড সিকোয়েন্সের এখানে কিছু জিনিস আছে আপনাদেরকে একটু বলি ইউটিউবের ভিতরে কয়েক ধরনের বিজ্ঞাপন হয়ে থাকে এই জিনিসটা আমি বুঝাই একটু আমাদের ইউটিউবের পার্টনার প্রোগ্রামে চলে যাই মনিটাইজেশনের অপশনে ওকে এখানে দেখেন সুন্দর করে লিখে দিছে বাম্পার অ্যাডস তারপরে skippable ads stream ads or non skippable in stream ads এখানে তিনটা অ্যাডস ক্যাম্পেনের মানে এখানে তিনটা অ্যাড ক্যাম্প অ্যাডের কথা বলা হয়েছে এই জিনিসগুলো কি একটু আমরা দেখে নিই যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় আমরা একটু আমাদের ওয়েবসাইটে চলে আসি আমরা এখান থেকে চলে যাব অ্যানালাইটিক্সে অ্যানালাইটিক্স অ্যানালাইটিক্স থেকে আমরা চলে যাব হচ্ছে অডিয়েন্স ওকে রিভিনিউ রিভিনিউতে গেলেই হবে ওকে একটু নিচের দিকে আসি আমাদের আমাদের এখানে দেখেন কোন কোন অ্যাডগুলো আমাদের ইউটিউবে বেশি চলতেছে এটা হচ্ছে skippable video ads display ad campaign bumper ad campaign non skippable video ads আরেকটা আননং দেওয়া আছে তো আসি এটার এটার অর্থ কি এটা হচ্ছে স্কিপেবল ভিডিও অ্যাডস ক্যাম্পিন কোনো কোনো ভিডিও যখন আমরা প্রথমে শুরু করি আমাদের যেগুলো চ্যানেলে মনিটাইজেশন করা আছে যখনই আমরা ওই ভিডিওগুলো ওপেন করি সাথে সাথে দেখবেন একটা অ্যাড চলে আসবে সেটা তিন সেকেন্ড পরে আপনি চাইলে কি স্কিপ করে ফেলতে পারবেন সাথে সাথে তিন সেকেন্ড পরে আপনি অ্যাডটা স্কিপ করতে পারবেন ওইটা হলো স্কিপেবল ভিডিও অ্যাডস ক্যাম্পিং এটা কি এগুলো কি আমাকে লাইভে দেখাতে হবে না বললেই বুঝবেন ওকে এটা হচ্ছে তিন সেকেন্ড পরে আর এখানে দেখেন ডিসপ্লে যখন আমরা কোনো জায়গায় ভিডিও অ্যাড চালাই তখন বিভিন্ন পাশে দেখবেন ব্যানারের মতো ব্যানার টাইপের অ্যাড শো করে ওইটা হচ্ছে ডিসপ্লে বা বাম্পার অ্যাড বাম্পার অ্যাড বলে থাকে ওই ওইটা আর এটা হচ্ছে নন স্কিপেবল ভিডিও অ্যাডস এটা পনেরো সেকেন্ডের আগে কোন ভিডিও স্কিপ করা যাবে না ওই অ্যাডটা পনেরো সেকেন্ড দেখতে হবে তারপরে আপনি স্কিপ করতে পারবেন এটা হচ্ছে নন স্কিপেবল ভিডিও অ্যাডস ঠিক আছে আপনাকে দেখতেই হবে বাধ্যতামূল্য তো এইগুলো অ্যাড ক্যাম্পিন মূলত এখানে চলে আমি এই ট্যাপটা কেটে দেই তো এখানে দেখেন এইগুলোই আছে bumper ads campaign skippable and stream ads or হচ্ছে non skippable in ads instream ads তো এখানে আপনি চাইলে অ্যাড সিকোয়েন্স এটা দিয়েও করতে পারেন এখানে সবগুলো অ্যাডের মিক্স করা আছে আপনি চাইলে এটা দিয়েও অ্যাড ক্যাম্পিন রান করতে পারেন চাইলে এটা দিয়েও অ্যাড ক্যাম্পিন রান করতে পারেন কোনো সমস্যা নাই আমার যেহেতু শুধু আমি চাচ্ছি যে আমার বাম্পার অ্যাডস হবে non skippable and stream ads হবে আর হচ্ছে স্কিপেবল অ্যাডস ক্যাম্পেইন হবে মনে করেন আমার ফার্স্টের এই তিনটার প্রয়োজন আমি অন্য আদার্স কোনো কিছুর প্রয়োজন নাই সেজন্য আমি আমি উপরেরটা সিলেক্ট করে নিচের দিকে আসব। এখানে নতুনে অনেক কিছু অপশন শো করতেছে এখানে যদি শুধু আপনি নন স্কিপেবল মানে পনেরো সেকেন্ড দেখেন এখানে বলা আছে share entire the message with up to পনেরো সেকেন্ড নন স্কিপেবল ইন মানে স্টিম্যাটস এটা পনেরো সেকেন্ডের জন্য যদি বায়ার যদি বলে যে আমাকে আমার একটা অ্যাড আছে পনেরো সেকেন্ডের আগে যেন আমার অ্যাডটা কি মনে করেন আমার ভিডিও থেকে যেন কেউ সরতে না পারে বা আমার অ্যাডটা যেন কারো ভিডিওর এখানে সকলে পনেরো সেকেন্ডের আগে যেন না কাটতে পারে আমার এটা যেন পনেরো সেকেন্ড দেখে যদি এরকম বায়ারের রিকোয়ারমেন্ট থাকে তাহলে আপনাকে এই অ্যাড ক্যাম্পেইনটা রান করতে হবে আর ম্যাক্সিমাম বায়ারগুলোর অ্যাড মানে হান্ড্রেডে নিরানব্বই পার্সেন্ট বায়ারদেরকে আপনাকে এই এই একটা রান করে দিবেন উপরেরটা ঠিক আছে উপরেরটা দিয়ে এখানে দেখেন বলা আছে বাম্পার স্কিপেবল আর মিক্স সব কিছুই আছে এখানে আমরা এটাই প্রথমটা দিয়েই আমরা অ্যাডটা রান করব। আমরা প্রথম এটা দিয়ে আমরা এবার কন্টিনিউ করব। এটা একটু বেজাইলে আছে কাজটা কিন্তু সমস্যা নাই ফেসবুকের অ্যাড ক্যাম্পেন পারলে এটা আপনারা পারবেন কোনো সমস্যা নাই তো আসি হচ্ছে এবার আসি ভিডিওর এখানে একটা ক্যাম্পেন নেম এটা হচ্ছে ক্যাম্পেন নেম আপনি যে কোনো একটা ক্যাম্পেইন নেম দিতে পারেন এখানে দেখেন video video ads campaign ads সিএম দিয়ে দিলাম campaign okay video ads campaign একটা নাম দিয়ে দিলাম এখানে যা খুশি আপনি দিতে পারেন এটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয় তো আপনার বোঝানোর জন্য বা বোঝার জন্য যে আপনি কোন কোম্পানির অ্যাড ক্যাম্প কোন কোম্পানির জন্য বা কোন ক্লায়েন্টের জন্য অ্যাড রান করতেছেন সেটা এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যদি আপনি লিখে রাখেন তো এই একটা হলো এটা আশা করি বিষয়টা বুঝতে হবে না এটা হচ্ছে বিট স্ট্র্যাটাজি তো এখানে দেখেন সব কিছু বলা আছে ম্যাক্সিমাম সিপিসি করা আছে যেরকম আছে বাইডাফল বি বিট স্ট্র্যাটাজি যেরকম আছে এরকমই থাকবে এবার আসি হচ্ছে বাজেট অ্যান্ড ডেট বাজেটটা আমরা এটা সবসময় ডেলি বাজেটই রাখবো লাইফ টাইম বাজেট রাখার দরকার নেই এটা পাঁচ ডলার করে রাখতে পারেন অথবা দশ ডলার করে রাখতে পারেন দশ ডলার করে রাখলে আপনি হয়তো তিন দিন বা চার দিন অ্যাড ক্যাম্পেইন রান করেন কোনো সমস্যা নাই এখানে দেখেন টোটাল ইমপ্রেশন হবে টেন বিলিয়ন প্লাস এটা একদিনে প্রতিদিন প্রতিদিনের বাজেট আর কি তো এই নিচেরটা যদি দেখেন স্টার ডেট এবং end end time start date আর ইন টাইম আমরা ফেসবুকের ভিতরে দেখছিলাম যে শুরু এবং শেষ স্টার্ট টাইম হচ্ছে কয় তারিখ থেকে এই অ্যাডটা শুরু হতে যাচ্ছে সেটা আপনাকে বলে দিতে হবে যেহেতু আজকে দুই তারিখ শেষ বারোটার পরে দুই তারিখ শেষ হয়ে যাবে তো আমরা চাচ্ছি তিন তারিখে অ্যাডটা শুরু হবে ঠিক আছে আর শেষ হবে কবে এটা যদি আপনি দেন নিচেরটা যদি সিলেক্ট করেন তাহলে নির্দিষ্ট টাইম আপনি সিলেক্ট করে দিতে পারবেন তাহলে আপনার ওই টাইমে আপনার অ্যাডটা শেষ হয়ে যাবে মানে বিজ্ঞাপনটা অটোমেটিকলি স্টপ হয়ে যাবে তো এটা আর যদি নন দিয়ে রাখেন আপনি যে কোনো সময় এটা এসা এটা চলতেই থাকবে চলতেই থাকবে কোনো ডেট থাকবে না যতদিন আপনার ব্যালেন্স আছে ততদিন আপনার অ্যাড চলবে ঠিক আছে এটা সবসময় নন দিয়েই চালাবেন তো আমরা এবার নিচের দিকে আসব এটা হচ্ছে নেটওয়ার্ক এখানে দেখেন নেটওয়ার্ক জিনিসটা হচ্ছে মানে ইউটিউবের কোন কোন নেটওয়ার্কগুলোতে আপনি অ্যাডটা বা আপনার বিজ্ঞাপনটা দিতে চাইতেছেন সেটা হচ্ছে এটা নেটওয়ার্ক দেখেন এখানে বাইডাফল দেওয়া আছে তিনটাতে দুইটাতে টিকমার্ক তুলে দেওয়া যাচ্ছে না এখানে বলা আছে video partner on display network আমি আগেই বলছি ইউটিউবের যত পার্টনার প্রোগ্রাম ডিসপ্লে নেটওয়ার্ক আছে সেগুলোতে আমরা অ্যাড ক্যাম্পেইন কি করব না করলে খুব একটা সুফল পাবো না সেজন্য আমরা এটা তুলে দিব আর দুইটা থাকবে বেশিরভাগ লোকেরা যারা করে এটা দিয়ে এবং ওরা অন্যভাবে অ্যাড ক্যাম্পেইন রান করে ফলে তারা কিন্তু ভালোভাবে ফলাফল পায় না অ্যাডের তো তারা ভুল ম্যাথডে আসলে অ্যাড ক্যাম্পেইনটা করে আর আমরা যেটা শিখতেছি এটা নিজেদের জন্য করতে পারি পাশাপাশি আমরা ক্লায়েন্টের জন্য করতে পারি আর এই সার্ভিসটা যদি আপনারা লোকাল মার্কেটে দেন আপনারা প্রচুর কাজ পাবেন একটা পেজ খুলবেন যে ইউটিউব ভিডিও মানে ভিডিও প্রমোশন বা ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইন এরকম একটা পেজ খুললে দেখা যাবে আপনারা মোটামুটি ভালো টাকা আর্ন করতে পারবেন যদি এই অ্যাড ক্যাম্পেইনটা শুধু করেন এবং ফাইবারে যদি এই গিকটা শুধু শুধু লঞ্চ করে রাখেন আপনাকে কাজ করতে হবে না আপনি শুধু গিগটা লঞ্চ করে রেখে দেন তারপরেও দেখেন এখান থেকে ভালো অর্ডার আসে এই কাজটা একটু মানে ভেজাইল টাইপের কিন্তু কাজটার প্রচুর কাজ আছে এবং ডিমান্ড আছে তো যাই হোক আমরা নেটওয়ার্কটা বুঝতে পারছি ওকে তাহলে আমি স্কিপ করে গেলাম এবার আছি লোকেশন লোকেশন জিনিসটা হচ্ছে আপনি কোন কান্ট্রিতে বা কোন দেশেতে আপনি আপনার বিজ্ঞাপনটা লঞ্চ করতে চাচ্ছেন বা রান করতে চাচ্ছেন সেই কান্ট্রির লোকেশনটা আপনাকে দিতে হবে এখানে বাইডাফল ইউনাইটেড স্টেটস দেওয়া আছে আমরা চাচ্ছি যে বাংলাদেশ দিব তো এখান থেকে আইসে আমরা স্পেশাল দিব হচ্ছে বাংলাদেশ তাহলে আমি এখানে লিখি বাংলাদেশ তাহলে দেখেন বাংলাদেশ কান্ট্রি চলে আসছে আপনি চাইলে প্রতিটা কান্ট্রি দিতে পারেন আট দশটা কান্ট্রি সিলেক্ট করতে পারেন সেটা একান্তই আপনার উপর নির্ভর করবে দেখেন বাংলাদেশে ইমপ্রেশন হবে ওয়ান বিলিয়ন কমে আসতে এটা দিন আরও কমে আসবে আমরা যখন আরও সেট করে ফেলবো আরও কমে আসবে বাংলাদেশে তো খুব একটা মানুষ এইগুলোতে মানে ইউটিউবে খুব একটা নাই ঠিক আছে তো যাই হোক চলে আসলাম এবার আসি ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে এখানে ল্যাঙ্গুয়েজ দিতে পারেন ইংলিশ ইংলিশ তো এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ওকে এটা দিয়ে দিলাম পাশাপাশি আমি দিলাম হচ্ছে বাংলা বাংলা দেখি বাংলা দেই বেঙ্গলি ওকে বাংলা লিখলে হবে না বেঙ্গলি ওকে বেঙ্গলি লিখলাম দেখেন আমি দুইটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম ওকে আমি চাচ্ছি না আর কোনো ল্যাঙ্গুয়েজ দিতে এটা হচ্ছে আপনার ইচ্ছা মতো দুইটা ল্যাঙ্গুয়েজ দিতে পারেন একটা ল্যাঙ্গুয়েজ দিতে পারেন আপনার বিগ ভিডিওটা কোন দেশের সেই দেশের উপর ভিত্তি করে যদি একটা সৌদি আরবের বায়ার হয় যদি ধরেন আপনার জার্মানের হয় তাহলে তো বাসা অন্যরকম হয়ে যাবে তো বাসাকে আপনি বলতে পারেন যে আপনার ল্যাঙ্গুয়েজটা আপনি ইংলিশ দিয়ে রাখবেন তাহলে সব ভাষাতেই আসলে কার্যকরী হবে আর কি ওকে যাই হোক আমরা ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারলাম আপনার ভিডিওর উপর ভিত্তি করে আপনি বাসা সিলেক্ট করতে পারেন ওকে তাহলে আমরা ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট তো এবার আসি হচ্ছে কন্টেন্ট এক্সক্লুশন ওকে এটা আমাদের এখানে দেখেন কিছু জিনিস আছে আমরা দেখেন আবার একটু স্কুল করি উপরের দিকে এরকম থাকবে ইনভেন্টরি টাইপ দেখেন লেখা আছে ইনভন ইনভেন্টরি টাইপ যে দেওয়া আছে এটা আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কিছু জিনিস দেওয়া আছে এই জিনিসগুলো আপনাদেরকে বোঝাইতে গেলে অনেকটা সময় দরকার তারপরে আমি একটু বলি কিছু কিছু অ্যাড আছে যেমন বাজে টাইপের অ্যাড হতে পারে স্পামিং অ্যাড হতে পারে ধরেন অ্যাডাল্ট অ্যাড হতে পারে যদি অ্যাডাল্ট হ্যাট অ্যাড মানে অ্যাড হয় তাহলে আপনাকে এগুলো যদি সিলেক্ট করেন এখানে বলে দেওয়া আছে আপনার অ্যাডের ভিতরে কি কি বিজ্ঞাপন চলবে আর কি কি চলবে না এখানে আপনি সিলেক্ট করে দিবেন যদি অ্যাডাল টাইপের বিজ্ঞাপন হয় তাহলে এখান থেকে সিলেক্ট করবেন করে দেখবেন যে এখানে কি কি কাজ দিবে দেখেন এখানে সব বলে আস বলে দেওয়া আছে যে এই এই প্রথমটা যদি আপনি সিলেক্ট করেন ইনভেন্টরি তাহলে আপনাকে সব ধরনের কি অ্যাড শো হবে হতে পারে সেটা বাজে অ্যাড হতে পারে অ্যাডাল্ট অ্যাড হতে পারে এই ধরনের অ্যাড হতে পারে অথবা জুয়ার অ্যাড হতে পারে মার্জুনার অ্যাড হতে পারে এটা যদি দেন এখানে সব কিছু বলে দেওয়া আছে কোনটা কোনটা চলবে আর কোনটা কোনটা চলবে না সবসময় ইউটিউব রিকমেন্ড রিকমেন্ড করে হচ্ছে মধ্যেরটা দেখেন আমরা একটু আবার দেখি সবসময় রিকমেন্ড করে এটা এটা হচ্ছে সব থেকে সেফ এবং সব থেকে ভালো অ্যাডগুলো ভালো জায়গায় শো হবে আর কি তো আমরা অন্য সাইটগুলোতে চাচ্ছি না অ্যাডটা শো করাতে আমরা চাচ্ছি ভালো ভালো জায়গায় এটা অ্যাডটা শো হতে শো করতে ঠিক আছে আমরা সবসময় এটা দিব এখানে দেখেন বলে দেওয়া আছে সেক্রেস ঠিক আছে তো এত কিছু বোঝানোর দরকার নাই ইউটিউব এটা রিকমেন্ড করতেছে আপনারা এটাই দিবেন দিয়ে অ্যাডটা রান করবেন তো এবার আসি হচ্ছে ট্রাইব এটা যেটা আছে এটা হচ্ছে এক্সক্লুড ট্রাইব অ্যান্ড লেভেলস এখানে আপনারা কোন কোন মাধ্যমগুলোতে আপনার বিজ্ঞাপনটা চালাতে চাচ্ছেন না এখানে দেখেন দেওয়া আছে live stream video live stream ভিডিওগুলোতে যদি আপনার বিজ্ঞাপনটা চালাইতে চান মানে আপনার অ্যাডটা যেন ওই লাইভ স্ট্রিম ভিডিওর ভিতরে যদি শো করে তাহলে কিন্তু খুব একটা ফলাফল পাবেন না ঠিক আছে তো অবশ্যই এটা সব থেকে বেশি হয় টিভিতে হয় গেমস রিলেটেড হয়ে থাকে লাইভ স্ট্রিম করে যারা আমরা চাচ্ছি না যে এই ধরনের টাইপগুলোতে আমাদের একটা শো হোক তাহলে আমাদের খুব একটা লাভ হবে না আমরা এটা তুলে দিলাম এটা টিক মার্ক দিলাম তার মানে এই অপশনটা বাদ হয়ে গেল তো এটা বাদ দিবেন এবং এটা ঠিক আছে এটা বাদ দিবেন বাদ দিয়ে আপনার অ্যাডটা রান করবেন তো এবার আসি হচ্ছে সেকেন্ড রিলেটেড ভিডিও চাইলে আপনি রিলেটেড ভিডিও শো করতে পারেন এটা আমাদের লাগবে না তো এটা আমি স্কিপ করে যাই এবার আসি হচ্ছে অ্যাড গ্রুপ এখানে একটা নাম দিতে হবে তার আগে আমরা অ্যাডিশনাল সেটিংসে যাব ওকে অ্যাডিশনাল সেটিংসে দেখি কী কী আছে ডিভাইস এখানে দেখেন কি কি ডিভাইসে আপনার অ্যাডটা শো হবে সেটা এখানে বলে দেওয়া আছে computer mobile tab and TV screen এগুলোতে সেভ মানে আপনার চাইলে কি অ্যাডটা শো করাইতে পারবেন এইগুলোই অটোমেটিকলি শো হবে যদি আপনার বায়ার যদি বলে না শুধু আমার ফোন দরকার তাহলে আপনার কি করতে হবে শুধু ফোন এখান থেকে শুধু ফোনটা সিলেক্ট করে দিবেন আর দুই আরগুলো তুলে দিবেন তাহলে আপনার শুধু ফোনে আপনার অ্যাডটা চলবে বুঝতে পারছেন বিষয়টা এটা হলো স্পেশাল ডিভাইস তো আমরা সবসময় প্রথমটাই থাকবে এটাই দিব আমরা এবং ফ্রিকোয়েন্সি যদি আমরা দেখি এটা হচ্ছে সিপিসি সিপ ইমপ্রেশন ওকে এখানে পার এটার মানে হচ্ছে আপনার অ্যাডটা একজন মানুষের কাছে প্রতিদিন পার ডে কতবার অ্যাডটা শো হবে তো অবশ্যই একটা মানুষকে আমরা দশ পনেরো বার অ্যাড ক্যাম্পেইন দেখাইলে তো বিরক্ত হয়ে যাবে তাই না আমরা একটা কাস্টমারকে বা আমাদের একটা ভিজিটরকে আমরা জাস্ট দুইবার অ্যাড দেখাবো সারা দিনের ভিতরে বেশি দেখাবো না দুইবার দিতে পারেন তিনবার দিতে পারেন পাঁচবার দিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি কতবার দেখবেন সেটা আপনার উপর সবসময় দুইবার দিবেন দুইবার দিয়েই অ্যাডটা রান করবেন ওকে এবার আসে শিডিউল এখানে যদি আপনার নির্দিষ্ট টাইমে যদি আপনার অ্যাডটা শো করতে হয় তাহলে আপনি এটা দিতে পারেন তো আমাদের এটা লাগবে না থার্ড পার্টি এটাও লাগবে না এবার আসি হচ্ছে নিচের দিকে আসি এখানে একটা নাম দিতে বলতেছে এমনি দিয়ে দিলাম একটা নাম তো এবার এটাও আমাদের স্কিপ করে চলে আসলাম এবার আসি হচ্ছে ডেমোগ্রাফি ডেমোগ্রাফি জিনিসটা হচ্ছে আপনি কোন বয়সের মানে আমার একটু ইউটিউবে আবার যাই আমার ভিডিওগুলো কারা কারা বেশি দেখতেছে সেটা দেখার জন্য আমি চলে যাব অডিয়েন্সে এবার দেখেন এখান থেকে আমরা দেখতে পারবো কারা আমাদের অডিয়েন্স বেশি কোন থেকে কোন বয়স পর্যন্ত দেখি সৌদি আরব থেকে স্প্যানিশ থেকে অন্য অন্য কান্ট্রি থেকে দেখেন আমার ভিডিও সব থেকে বেশি দেখা হচ্ছে আঠারো থেকে চব্বিশ এবং পঁচিশ থেকে চৌত্রিশ সর্বোচ্চ চুয়াল্লিশ বছর তার মানে কি আঠারো থেকে আমি চুয়াল্লিশ বছর পর্যন্ত আমি দিতে পারি এটা হচ্ছে ডেমোগ্রাফি এটা আপনি চাইলে ডেমোগ্রাফি তুলে দিতে পারেন অল বয়সগুলো ধরেন এটা আমি তুলে দিলাম এটা তুলে দিলাম এটা তুলে দিলাম আরগুলো থাকলো কোনো সমস্যা নেই এটা কি ফিমেল না মেল সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন আপনারা এটা এইভাবে দিতে পারেন তো আপাতত এটা থাক সব বয়সী দিয়ে দিলাম আপাতত আপনারা চল্লিশ বছর পর্যন্ত দিবেন এটা আমি এভাবে করে দিলাম ওকে অডিয়েন্স সিগমেন্ট দেখি অডিয়েন্স সিগমেন্টের কি কি আছে ওকে আমরা অডিয়েন্স সিগমেন্টটা দেখব না এটা আমরা চাবো যে অডিয়েন্স সিগমেন্টটা আমরা এটা কিওয়ার্ড দিয়ে টার্গেটিং করব অথবা টপিক দিয়ে আপনি টার্গেটিং করতে পারেন এখানে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন ধরেন আপনার ভিডিওটা কি হতে যাচ্ছে ধরেন আমাদের একটা ভিডিও আমি নেই এখন ডিসকাউন্ট ওকে ডিসকাউন্ট মিসকাউন্ট যাই হোক আপনাদের কি আমার কথা বুঝতে কোনো সমস্যা হইতেছে ওকে যদি কোনো জায়গায় না বুঝেন ডাইরেক্টলি বলবেন হ্যাঁ তো আবার বুঝাবো প্রথম থেকে ওকে ধরেন এটা হচ্ছে আমাদের একটা ভিডিও এই ভিডিওটা বাইরে আপনাকে দিয়ে দিছে এই যে একটা অ্যাড চলতেছে দেখেন এটা হলো তিন সেকেন্ড পরে কাটা যায় এটা হলো স্কিপেবল অ্যাড ধরেন এরকম বিজ্ঞাপন ধরেন আমার এই বিজ্ঞাপনটা আমাকে চালাইতে হবে তাই না আমি চাচ্ছি যে আমার এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল আপনার কিওয়ার্ডগুলো তো দিয়েই দিবে বায়ার ডিজিটাল মার্কেটিং মার্কেটিং এটা হচ্ছে সব থেকে সহজ একটা মাধ্যম আপনার ইউটিউবের বিজ্ঞাপনটা সব থেকে সহজ গুগল অ্যাডের যত বিজ্ঞাপন আছে ধরেন এখান থেকে আমার কিওয়ার্ডগুলো আমি দিয়ে দিতে পারবো digital marketing marketing phrase match কিওয়ার্ডগুলো আপনারা বেছে বেছে দিয়ে দিবেন দেখেন এখানে বলে দেওয়া আছে আপনারা চাইলে কিওয়ার্ডগুলো রিসার্চ করে নেবেন ধরেন আমি একটা মিনিমাম রিসার্চ করে নিলাম করে আবার চাইলে আপনি কিন্তু ট্রফিক রিসার্চ করতে পারেন ধরেন আপনার ভিডিওটা কোন রিলেটেড যদি আপনি ধরেন কিওয়ার্ড দ্য টার্গেটিং করতে পারতেছেন না তাহলে হতে পারে বিউটি অ্যান্ড ফিটনেস রিলেটেড হতে পারে তাহলে একটা এখানে টিক মার্ক দিয়ে দিবেন তাহলে ওই ক্যাটাগরি যত মানুষ আছে তাদের কাছে অটোমেটিকলি শো করবে বিষয়টা বুঝতে পারছেন হতে পারে গেম রিলেটেড তাহলে গেম রিলেটেড মানুষের কাছে শো হবে যদি কেউ ফুড অ্যান্ড ড্রিঙ্কে যদি আগ্রহী থাকে তাদের কাছে শো হবে এটা হচ্ছে ক্যাটাগরি টাইপ বা টপিক প্লেসমেন্ট আপনি চাইলে প্লেসমেন্ট করতে পারেন ভিডিও বিভিন্ন জায়গায় এটা আমাদের লাগবে না আমরা জাস্ট কিওয়ার্ড দিয়ে আমাদের অ্যাডটা শো করবো দেখেন এখানে আমরা কিওয়ার্ড দিয়ে দিছি আমাদের বিজ্ঞাপনের জন্য বায়ার এগুলো দিয়ে দিবে আর না দিলে আপনাকে রিসার্চ করে বের করতে হবে এটা কিভাবে করতে হবে আপনার ভিডিওটা যদি ইউআরএলটা সেরে দেন ওই গুগলের কিওয়ার্ড রিসার্চের ক্লাসটা দেখবেন আশা করি পারবেন তো এবার আসি এখানে মোটামুটি সব কিছু কমপ্লিট কারো কোনো প্রশ্ন আছে এই জায়গার ভিতরে হ্যালো আপাতত নাই ওকে এবার আসি হচ্ছে এখানে দেখেন একটা গড় আছে নাম হচ্ছে ক্রিয়েট ইউর ভিডিও আমরা যেমন ফেসবুকের জন্য ভিডিও মিডিয়া আছে না আমাদের এখানে ইউটিউবের যে ভিডিওটা আপনার প্রচার করতে চাচ্ছি সেই ভিডিওটা আমরা এখান থেকে পেস্ট করে দেবো ওই ভিডিওর লিঙ্কটা দেখেন আমাদের ভিডিওটা চলে আসছে এখানে দেখেন এখানে কত ভিউ চুয়াল্লিশটা ভিউ ওকে এখানে স্কিপেবল অ্যাডস দেওয়া আছে তো আসি এবার ইউআরএল এটা ফাইনাল ইউআরএল আমরা এটাই দিয়ে দিলাম আমাদের ফাইনাল ইউআরএল ডিসপ্লে ইউআরএল এটাই থাকবে এবার আসি এখানে দেখেন কোনো কিছু বাটন মোটন আছে এবার যদি আপনার সাবস্ক্রাইবার বাড়ানোর প্রয়োজন হয় তখন কি করবেন তো আসি এবার কল নাও বাটনটা এখান থেকে অ্যাড করে দেবো এখানে দেখেন একটা বাটন হয়ে গেছে কল নাও বাটন এবার আমি এই বাটনটা কোন বাটন দিব ধরেন এখানে কি কি বাটন আছে দেখেন ফেসবুকের টাইপের অর্ডার বাটন আছে প্লে বাটন আছে download book start watch time shop learn more ধরেন দেখি সাবস্ক্রাইবার লেখা যায় কিনা সাবস্ক্রাইব সাবস না এটা লিখতে হবে সাবস্ক্রাইব একটা লিখে দিলাম হ্যাঁ সাবস্ক্রাইব দিয়ে দিলাম এখন সাবস্ক্রাইবারের জন্য একটা বাটন দিয়ে দিলাম এখন এটা হচ্ছে ডিসপ্লে ইউআরএল হ্যাঁ ডিসপ্লে ইউআরএল হচ্ছে এটা গেছে ঠিক আছে আমি যে আমার সাবস্ক্রাইবারের ইউআরএলটা দিতে হবে তাহলে আপনাকে হোম পেজের ইউআরএলটা দিতে হবে সাবস্ক্রাইবার যদি করাতে দরকার পড়ে এই যে এই ভিডিওর এই ভিডিওর ইউআরএল একটা আছে দেখেন এটা হচ্ছে ফ্রিলান্সার আজও এটা হচ্ছে আপনার কাস্টম ইউআরএল এটা দিয়ে দিতে হবে এটা দিয়ে দিলাম এই জায়গায় কাস্টম ইউআরএলে দেখেন এখানে এখন কেউ ক্লিক করলে আমার এখান থেকে আমি কিন্তু সাবস্ক্রাইবার বাটনটা দিয়ে দিছি এখানে ক্লিক করলে আমার কিন্তু সাবস্ক্রাইবার হয়ে যাবে তো যাই হোক একটা সেট হয়ে গেছে এবার হেডলাইন এখানে দিতে পারেন কি এই যে দেখেন আমার একটা নাম আছে না ফ্রিলান্সার রাজু লেখা আসছে সুন্দর করে দেখা যায় হ্যাঁ এখানে চাইলে এই হেডলাইনের জায়গায় আপনি চাইলে আরও কিছু অ্যাড করে দিতে পারেন ধরেন এখানে দিয়ে দিলাম হচ্ছে বাম্পার অ্যাড বা স্কিপেবল অ্যাড দেখেন দেখছেন বিআই পড়ছে দেখছেন উপরে দেখেন কি কি লেখা আছে দেখছেন এটা হচ্ছে ওই জায়গায় লেখার আপনি চাইলে আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে তাহলে প্রোডাক্টের ইউআরএলটা প্রোডাক্টের নামটা দিয়ে দিলেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় আপনি কি দিবেন এটা চাইলে আপনি বাইরের কাছ থেকে নিতে পারেন অথবা চাইলে এরকমই থাকবে তো যাই হোক আমি এটা দিচ্ছি না আপাতত আমি নিচের দিকে আসবো এখানে দেখেন অ্যাড গ্রুপ নাম আছে এখানে একটা নাম দিতে পারেন এমনি একটা ডে ধরেন আমি ডিজিটাল মার্কেটিংয়ে দিলাম digital digital marketing marketing marketing okay একটা গ্রুপের নাম দিয়ে দিলাম আমাদের অ্যাড কিন্তু মোটামুটি কমপ্লিট একটা পরিপূর্ণ অ্যাড কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা দেখব কিভাবে যে এটা কীভাবে আমাদের কোন ডিভাইসে কীরকম দেখাবে দেখেন আমাদের এই ডিভাইসে এটা হচ্ছে টিভি ডিভাইস এরকম দেখাবে ঠিক আছে স্কিপেবল অ্যাডস তারপরে হচ্ছে ল্যাপটপে দেখাবে এরকমভাবে দেখছেন ল্যাপটপে এখানে স্কিপ করতে পারো আবার পাশে দেখাবে সুন্দর করে একটু প্রিভিউ দেখলে কীরকম হয় বলো তো প্রিভিউ দেখি যে আমাদের অ্যাডে কীরকম কাজ করে আজকে আমাদের ইমেল মার্কেটিং এর চতুর্থ নাম্বার ক্লাস আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটি আমার ভিডিও তো কত ভিউ হয়েছে এটা প্রিভিউ ওকে যাই হোক প্রিভিউ দেখাইতেছে তো আসি এবার যে আমি যে ভিডিওটা এখানে দেখেন সাবস্ক্রাইবারে ক্লিক করি দেখি কোথায় যায় সাবস্ক্রাইবারে ক্লিক করলে চলে আসার কথা কিন্তু আসে নাই দেখি কোথায় যায় ওকে এখানে ক্লিক হবে এটা অটোমেটিকলি যাবে এখন তো আমাদের লাইভে কাজ করতেছে না দেখেন আমাদের ডাইরেক্ট চ্যানেলে চলে আসছে এখান থেকে আমাদের অটোমেটিকলি আসলে সাবস্ক্রাইবার বাড়বে অটোমেটিকলি যখন আমাদের ভিডিওটা শো হবে তখন অটোমেটিকলি সাবস্ক্রাইবার বাড়বে ঠিক আছে অথবা এখানে ভিজিটার নাম দিতে পারেন এটা আপনার ইচ্ছা আমাদের অ্যাডটা এরকমভাবে শো হবে তো যাই হোক এটা আমি কেটে দিলাম আপাতত এটা আমাদের লাগতেছে না আমরা এবার আসি নিচের দিকে আসব আমাদের এটা ডিজিটাল মার্কেটিংয়ের একটা গ্রুপ তৈরি করলাম এখান থেকে এটা এরকমই থাকবে এবার আসি বাজেটটা দেই মানে পার হাজার ইমপ্রেশনের জন্য আপনি এখানে দেখি কি লাগছে improve your campaign performance use the bid এত suggestion basic okay budget campaign decision targeting okay এখানে আপনি দশ স্যান্ড দিতে পারেন দেখি দশ স্যান্ড নাই কিনা এক ডলার না দিয়ে রিকমেন্ড করতেছে হচ্ছে তিন দশমিক বিরাশি ওকে তিন বিরাশি ও মাই গাড ওকে চার ডলারই দিয়ে দিলাম চার ডলার দিয়ে দেই দেখেন বারোশো থেকে তিরিশ হাজার ইমপ্রেশন হবে চার ডলারে এটা সিপিসি অ্যাভারেজ এতগুলো মানুষ দেখলে তো এখান থেকে আপনি মিনিমাম তো আশা করা যায় তিরিশ হাজার মানুষ দেখলে তো আপনার পাঁচ হাজার ভিউ তো মাস্ট বি হবেই তাই না হ্যালো পাঁচ ডলারে পাঁচ হাজার ভিউ না হইলে তো আসলে অ্যাড ক্যাম্পেন করে লাভ নাই <laughs> পাঁচ হাজার ভিউ অনায়াসে আসতেছে বারো থেকে তিরিশ হাজার মানুষ আপনার ভিডিওটা দেখবে দেখলে আমরা যেহেতু স্কিপেবল ভিডিও অ্যাডকে আমি চালাইতেছি non skippable video ad skippable but আমাদের ভিউ তো মাস ভিউ হতেই থাকবে আর আমাদের খরচ হচ্ছে অ্যাভারেজ তিন থেকে চার ডলার তিন তিন দশমিক থ্রি মানে তিন ডলার তিরিশ সেন্ট থেকে চার ডলার পর্যন্ত অ্যাভারেজ খরচ হবে যদি আমরা এখানে একশো ডলার খরচ করি তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ এখানে মানুষকে দেখাইতে পারবো আর টোটাল ইমপ্রেশন হবে দেখেন সিক্স দশমিক থ্রি মিলিয়ন মানে ষাট লাখ প্লাস তেষট্টি লাখ সত্তর লাখ এরকমের কাছাকাছি তো এটা হ্যাঁ হ্যাঁ এরকম হওয়ার সম্ভাবনা আর কি এটা আবার হিসাব দিয়ে দিছে এটা আসলে একজ্যাক্ট না ঠিক আছে এটা এই যেখানে বলা আছে কি দেখছেন ডেলি বিট এই বিটটা আমরা বাড়ায় দিতে পারি তো দশ ডলার করে দেই দেখেন কত আহে তেত্রিশ হাজার দেখাইতেছে খরচ হবে কত একই খরচ তাহলে আমরা হুদাহুদি বেশি দিয়ে খরচ করে লাভ আছে এখানে কি লেখি or targeting CPC cost per thousand impression মানে প্রতি থাউজেন্ড মানে প্রতি হাজার ইমপ্রেশনের জন্য কত ডলার দিতে চান আমি এটা দশ সেন্টের উপর তো আমি কোনো দিন দিব না দাঁড়ান দশ সেন্টের উপরে আমার দেওয়া এটা ভালো হবে না দশ সেন্ট দিব যা দেখায় আমারে নিতেছে না না তাহলে পঞ্চাশ দিয়ে দেখি এটাও নিতেছে না ওকে আশি হ্যাঁ আশিতে নিচে দেখেন ইমপ্রেশনের একটা কান্দি ওকে যাই হোক আমরা মিনিমাম একটা দিয়ে দিব এটাই যেটা যেহেতু ইউটিউব সাজেস্ট করতেছে বেশি বেড়া না করলে আবার অ্যাডমিট বন্ধ হয়ে যাবো ঠিক আছে এটাই পারফেক্ট লাগতেছে এটাই থাক ওরা একটা অ্যাভারেজ হিসাব করে নিবে তো এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে আমরা যেটা করব ক্রিয়েট এ ক্যাম্পেইন ক্লিক করবো এখানে নিচে লেখা আছে ক্রিয়েট এ ক্যাম্পেইন এখানে ক্লিক করার পর অ্যাডটা শো ঠিকঠাক আছে কিনা এটা আমরা একটু এখান থেকে দেখব যে সব কিছু ঠিক আছে কিনা যদি ঠিক থাকে আপনারা বায়ারকে এই স্ক্রিনশটটা দিয়ে দিবেন যে তোমার অ্যাডটা দেখো সব কিছু আমি করে ফেলছি আমি খুবই ভালো অ্যাড ক্যাম্পেনে দিয়ে দিলাম সব কিছু এটা স্ক্রিনশট দিয়ে দিবেন বায়ারকে দেওয়ার পরে আপনি কন্টিনিউ অ্যাড ক্যাম্পেন বায়ার যখন বলবে যে না ঠিক আছে অথবা বায়ারের দরকার নাই আপনি ডাইরেক্ট কন্টিনিউ করে ফেলবেন আপনার যেহেতু ডলার অ্যাড করা থাকবে তো আপনি ডাইরেক্ট অ্যাড ক্যাম্পেনটা রান করলে আপনার অ্যাড ক্যাম্পেনটা এখন দেখেন আমার নট ইলিজিবল আছে আমার কিন্তু ব্যাংকের কার্ড অ্যাড করি নাই বিদায় কিন্তু আমাকে এটা দেখাচ্ছে আর এই অ্যাকাউন্টটা আমার সাসপেন্ড ঠিক আছে সাসপেন্ড অবস্থায় আছে তো আমি এটা জাস্ট আপনাদেরকে এক্সাম্পল বোঝানোর জন্য এই অ্যাড ক্যাম্পেইনটা রান করলাম দেখেন আমাদের এইভাবে কিন্তু অ্যাড ক্যাম্পেইনগুলো রান করতে হবে এইভাবে অ্যাড ক্যাম্পেইন রান করলে আপনারা কিন্তু এখান থেকে ভালো পজিশনে কাজ করতে পারবেন আর এখানে মজার বিষয় হচ্ছে আপনারা যদি ফাইবারে দেখেন দেখেন এই সার্ভিসটা কীরকম আছে খালি গিগ বানায় রাইখে দেন কাজে লাগবেই হ্যাঁ ওকে এমনি বাইরে আসছে কোনো সময় কি জানি ক্লাসই তো হয় নাই ওদের ফেসবুক গুগল অ্যাড অ্যাডস তো ক্লাস হচ্ছে ফার্স্ট ক্লাস হচ্ছে না ইউটিউব ভিডিও অ্যাডস দেখেন এখানে সার্ভিসও খুব একটা নাই আর দেখেন একশো পাঁচ ডলার পঁচিশ ডলার পঁচিশ dollar YouTube video ads campaign দেখছেন এই কাজটা প্রচুর চাহিদা আছে প্রচুর টপ লিস্টে সেলার হয়ে গেছে এই কাজটা করে অনলাইনে সেলার কম আরও কম এক হাজার অনলি আর নতুনরা কিন্তু ফার্স্ট পজিশনে চলে আসছে দেখছেন একটা কাজ করে ফার্স্ট পজিশনে একটা কাজ করে এখানে কাজ করলে গেলে খুব তাড়াতাড়ি সাকসেস হওয়া যাবে আর দেখেন নতুনটা সব চলে আসছে এখানে মজার বিষয় হচ্ছে এটা নতুনটা চলে আসলে তার নতুনদের জন্য অপরচুনিটি ভালো হ্যাঁ রিভিউ ছাড়াই চলে আসছে এই ক্যাটাগরিটা প্রায়োরিটি দিতেছে নতুনদেরকে বেশি হ্যাঁ একটা পাবলিশ করে হলাম সমস্যা নাই দেখেন আসছে কত সালে দেখি একটু তিনি দেখেন শুধু গুগল অ্যাড নিয়ে কাজ করতেছে YouTube and Google ads paid marketing আমরা তো গুগল অ্যাডে সব কিছুই শিখতেছি তাই না গুগল অ্যাড ফেসবুক অ্যাড আমাদের তো আর কোনো কিছুর দরকার নাই বাপরে ফেভারিট আরেকটা জিনিস আজকে আমি বলে দিই এই ফেভারিটগুলো কিনে পাওয়া যায় ঠিক আছে এটা কিনে ফেলবা সবাই পাঁচশো এক হাজার করে কিনে ফেলবা এইগুলোর উপর কখনো কখনো গিকের ডিমান্ড বাড়ে এগুলো বলি নাই মন্ত্রী কাউরে তোমাদের বললাম এটা কিনে রাখবা ওকে ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই থাকি দেখা হবে নেক্সট ক্লাসে আজকের মতো ক্লাস